ভাই আমি কিছু বাড়িতে টাকা পাঠাইতাম কিন্তু কি করে পাঠাবো আমার কাছে তো আকামা নাই আকামা না থাকলে টাকা কি করে পাঠাবো কোম্পানি তো আমার এখনো আকামা দেয় নাই এই মিয়া তুমি তো সৌদি আরব নতুন আইছো তুমি তো কিছু বোঝো না মিয়া আমার কাছে ফোন নাম্বার আছে আমার কাছে ফোন নাম্বার নিয়ে বিকাশে টাকা বাড়িতে পাঠাই দাও নতুন আইসো মিয়া কিছু যা বেতন পাইছো তাই পাঠাই দিবা সবকিছু তুমি তুমি কিছু রাইখে দাও রুবেল ভাই বিকাশে টাকা দিলে তো টাকা আরো কমলো আপনি তো বিকাশের নাম্বার দিলেন আপনার কাছে তো আকাম আছে আপনার আকামা আমার টাকাটা পাঠাই দেন তাহলে তো আমার উপকার হয়ে জায়গা ব্যাংকে টাকা দিলে নাকি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সরকার বেশি দেয় কিন্তু মিয়া আমি তোমারে কে ভাই দিমো আকামা আমি তোমার টাকা ভাই পাঠাবো আমার তো কোম্পানি ছুটি দিব না তাইলে আমি ভাই যাবো তুমি কিছু বুঝো না তোমার টাকা আমি পাঠাবো যাবো কিছু তুমি পাঠাও তোমার কাছে আকামা নাই তুমি বিকাশে পাঠিয়ে দাও বেশি বুঝো কেন আমি তো নতুন আসছি আমার তো ছয় মাস ছয় মাস সাত মাস এরকমই হয়েছে আর কি ছয় মাস সাত আচ্ছা তুমি নতুন আইছো তুমি সুপারভাইজার না কথা কও সুপারভাইজার না কথা বললে হয়তো তোমার ছুটি দিতে পারে বুঝতে পারছো তুমি আমারে নিয়ে যাইও আমিও কথা কমাতে যাই বলতেন বাজারে যে ও টাকা পাঠাও বাড়িতে জানি না আমি নতুন মানুষ হিন্দি বেশি একটা বুঝি না আপনি বলে দিলে আমার জন্য ভালো হইতো আর কি हाँ मुदीर मुदीर हम कुछ टाका बांग्लादेश में भेजेगा हम कल ड्यूटी नहीं आएगा हमको छुट्टी का हम बे- पैसे भेजेगा थोड़ा छुट्टी है ठीक है और तो पैसा भेज देने के बाद जितना पैसा है बांग्लादेश में भेज दे भेज देने के बाद फिर पोस्ट ड्यूटी आ जाना रेस्ट वेस्ट करके मार्केट में जितना जो कुछ करना है करके फिर ड्यूटी आ जाना ठीक है टेंशन मत लेना हाँ? हम तो है ही तुम भाई কেমন আছেন ভালো আছেন নি ওই আমি নাকি টিহা পাঠাবেন বাড়ি আমি তো হন্ডির ব্যবসা করি আমার কাছে দেন আমি আপনার টিহা পাঠাই ঠিক আছে ভাই আপনি যখন আইছেন ভালো হয়েছে আমার এই নাম আমার বাড়ির অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারে আপনি টাকাটা পাঠাই দেন ঠিক আছে আছে লোনটা কার্ডও নিয়ে যান এই নাম্বারটা ভাই কেমন আছেন ভালো আছেন ওই আমি নাকি টিহা পাঠাবেন বাড়ি আমি তো হন্ডির ব্যবসা করি আমার কাছে দেন আমি আপনার টিহা পাঠাইয়া দিন